ওয়েলকাম ব্যাক গাইস আপনার ফেসবুক অ্যাকাউন্টে ফলো বাটন অন করার জন্য সর্বপ্রথম আপনার ফেসবুক ওপেন করে নেবেন ফেসবুক ওপেন হওয়ার পর সর্বপ্রথম প্রোফাইল ওপেন করে নেবেন প্রোফাইলটা ওপেন হওয়ার পর সর্বপ্রথম আপনার এখান থেকে জিরোটা ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা ভিউএসি ক্লিক e করে দিবেন তো ভিউএসি ক্লিক e করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমার ফেসবুক অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন এখানে অ্যাড ফিল্ড লেখা রয়েছে এবং এখানে মেসেজ লেখা রয়েছে তো আপনারা কিভাবে এই জায়গায় ফলো বাটন নিয়ে আসবেন সেটা আজকে ভিডিওতে দেখানো হবে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন সর্বপ্রথম এখান থেকে আমি ব্যাকে চলে যাচ্ছি ব্যাকে চলে আসার পর সর্বপ্রথম আপনার এখান থেকে থ্রি লাইনে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে একটু নিচে স্ক্রল করবেন তো নিচে স্ক্রল করার পর এখান থেকে লেখা রয়েছে সেটিং এন্ড প্রাইভেসি এখানে ক্লিক করবেন সেটিং এন্ড প্রাইভেসিতে ক্লিক করার পর এখান থেকে আপনারা আবার সেটিং এ ক্লিক করবেন সেটাকে ক্লিক করে তারপর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস হয়ে যাবে তো এখন আপনি এখান থেকে নিচে একটু স্ক্রোল করবেন নিচে স্ক্রোল করার পর দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন রয়েছে অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি এবং তার আন্ডারে দেখতে পাচ্ছেন এখানে আরো কয়েকটি অপশন রয়েছে তার মধ্যে রয়েছে how people find and contact you আপনারা এই অপশনটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন পাঁচটি অপশন রয়েছে তো আপনার সর্বপ্রথম যে অপশনটি রয়েছে how can send you friend request আপনারা ওই অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ওয়ান দেওয়া আছে তারপর এখান থেকে এটা চেঞ্জ করে ফ্রেন্ডস অফ ফ্রেন্ড এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পরে এখান থেকে আমরা এখন ব্যাকে চলে যাব ব্যাকে চলে আসার পর দেখতে পাচ্ছেন এই সেটিং এর আন্ডারে আর একটি সেটিং রয়েছে ফলোয়ার অ্যান্ড পাবলিক কন্টেন্ট এখানে ক্লিক করব ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন এখানে সবগুলো অপশন দেখতে পাচ্ছেন ফ্রেম করা আছে তো আপনি এখান থেকে সবগুলো অপশন পাবলিক করে দিবেন তো এখান থেকে আমি এক একটা করে পাবলিক করে দিচ্ছি এখান থেকে এটি পাবলিক করার পর আপনার এখান থেকে এটু পাবলিক করে দিবেন করে দেওয়ার পর এখন আপনার এখান থেকে সবগুলো অপশন পাবলিক করে দিবেন এখান থেকে এটা এভরিওয়ান করে দিবেন তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমি সবগুলো অপশন পাবলিক করে দিলাম তো পাবলিক করে দেওয়ার পর কিন্তু আমাদের কাজ শেষ দেখো আমি আবার প্রোফাইলে চলে যাব দেখবো যে আমার প্রোফাইলে ফলো বাটন অন হয়েছে কিনা প্রোফাইলটা ওপেন করে নিচ্ছি প্রোফাইলটা ওপেন হওয়ার পর আমরা এখান থেকে আবার চলে যাব ইরোটে তারপরে এখান থেকে ভিওসি ক্লিক করবো তাহলে আপনারা জিনিসটা দেখতে পারবো ভিওসি ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক অ্যাকাউন্টেও কিন্তু এই ধরনের ফলো বাটন কিন্তু এখানে অন হয়ে গেছে তারপরে এখানে সম্পূর্ণ কিন্তু লাইভ দেখতে পেলেন আমার ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু ফলো বাটন অন হয়ে গেছে